হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই আছেন ভালো আজকে আমি হ্যাকিং ও টেকনোলজি ইউটিউব চ্যানেলটির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম করতেছি আজকে আমি কথা বলতে চলেছি টু ক্যাপসে ডট কম নিয়ে আর এইখান থেকে আপনারা কিভাবে টাকা তুলবেন এর উপর আমার আগের একটি ভিডিও কিন্তু আছে আমার চ্যানেলে আপনারা আইবারন থেকেও দেখে আসতে পারেন তো আমার চ্যানেলে টু ক্যাপ রেজিস্ট্রেশন করা থেকে অ্যাকাউন্ট করা থেকে আপনারা সকল ভিডিও পাবেন কিভাবে টাকা উইড করবেন এবং বিকাশ দিয়েও নেবেন তো আজকে আবার একটু ভিডিওটা করতেছি কারণ টু ক্যাপসা ডট কমে কিন্তু এখন আপনাদের যে টাকা ক্যাশ আউট চার্জ বা উইথড্রল যে অ্যামাউন্ট সেটা কিন্তু কমে গেছে আগে ছিল সর্বনিম্ন যেটা ছিল সেটা হচ্ছে zero point five zero cent এখন কিন্তু সেটি কমে হয়ে গেছে zero point two five cent এখন আমরা কিন্তু পঁচিশ সেন্ট হলেই আমাদের টাকাটা উইথড্র করতে পারবো তো তা হচ্ছে বাংলাদেশে পঁচিশ টাকার মতো কিন্তু পঁচিশ সেন্ট ধরতে গেলে কিছুটা কম ডলারে পঁচাশি টাকা হলে কিছুটা কম পড়ে আমরা পঁচিশ টাকা ধরে নিই পঁচিশ টাকা হলে কিন্তু আমরা টাকাটা তুলতে পারবো তো বন্ধুরা কিভাবে টাকা তুলবেন এবং সর্বনিম্ন যেহেতু পঁচিশ আমরা আজকে সেই পঁচিশ টাকাই তুলে দেখবো যে আসলে সর্বনিম্ন যেটা সেই টাকাটা আমরা উইথড্র করতে পারতেছি কি পারতেছি না তো এখন আমরা চলে যাব টু ক্যাপচার ডট কমে তো যে কোনো ব্রাউজার থেকে আমি টু ক্যাপচার ডট কমে চলে আসব আসার পর এখানে দেখুন আমার ব্যালেন্স হচ্ছে nine point three eight cent বা দশ ডলারের কাছাকাছি তো এখান থেকে আমরা আজকে বেশি না জাস্ট দশ ডলার থেকে জাস্ট পঁচিশ সেন্ট বের করে দেখব যাতে করে আমরা সর্বনিম্ন পে আউটটা পারছি কিনা সেটি দেখব তো আমরা এখন চলে যাব পে আউট সেকশনে যারা যারা এখনও এখানে অ্যাকাউন্ট করেন নাই এবং কিভাবে অ্যাকাউন্ট করতে হয় জানতে চাচ্ছেন তারা আমার চ্যানেল থেকে ঘুরে আসুন কারণ আমার চ্যানেলে এই সাইট সম্পর্কে এ টু জেড সকল ভিডিওই আছে কিভাবে রেজিস্ট্রেশন করবেন কিভাবে ট্রেনিং পাস করবেন কিভাবে কাজ করা শুরু করবেন কিভাবে কাজ করলে আপনারা ইনকাম বেশি পাবেন সব কিছু কিন্তু দেয়া আছে আমার চ্যানেলে তো আমার চ্যানেল ঘাটলে আপনারা সকল ভিডিওগুলোই পাবেন তো আমরা এখন চলে যাব পে আউটে এখানে দেখুন স্টেট ওয়ার্কের পাশেই রয়েছে পে আউট অথবা রিকোয়েস্ট পে আউট ডলারের পাশে তো আমরা যে কোনো একটাতে ক্লিক করে দিব দেওয়ার পর এখানে এরা কিন্তু বলে দিছে যে আপনারা pay out PayPal Western Union এবং bank account are not available and will never be available তো এগুলো কিন্তু অ্যাভেলেবেল অ্যাভেলেবেল না এগুলো হয়তো বা কখনো অ্যাভেলেবেল হবে না তো দেখুন এখানে পে আউটের যে ইয়েগুলো আমরা যদি এখানে দেখি যে কোন মাধ্যমে নিলে কত করে হবে তো দেখুন ওয়েব মানিতে নিলে আপনাদের পঞ্চাশ সেন্ট হতে হবে মানে পঞ্চাশ টাকা পারফেক্ট মানিতেও পঞ্চাশ সেন্ট বিটকয়েনে হলো দশ ডলার এরপর রয়েছে অ্যাডভান্স ক্যাশে হচ্ছে পঞ্চাশ সেন্ট পেয়ারের পঞ্চাশ সেন্ট এয়ারটিএমে এক ডলার হলেই আপনারা পে আউট করে নিতে পারতেছেন এরপর বিটকয়েন ক্যাশে কিন্তু দেখেন যে zero point two five cent তো যেহেতু এখানে zero point two five cent দেয়া আছে তার মানে আমরা কিন্তু পঁচিশ টাকা হলেই টাকা উইড্র হওয়ার কথা তো আমরা দেখব আসলে সর্বনিম্নটা আমরা উইড্রো করতে পারতেছি কিনা তো আমরা যেহেতু বিটকয়েন ক্যাশ দিয়ে নিব তো আমরা বিটকয়েন ক্যাশে এখানে ক্লিক করলে এখানে দেখুন যে একটা অ্যাড্রেস দিতে বলতেছে তো এই অ্যাড্রেসটা আপনার কোথায় পাবেন আপনারা কয়েন বেস অথবা বিটকয়েন অ্যাড্রেস বা যেখান থেকে আপনারা ক্রিপ্টো কারেন্সি ওয়ালেট যেটা আছে সেখানে চলে যাবেন যেমন বিটকয়েন কয়েন বেস আছে কয়েন বেসে গিয়ে দেখবেন যে সেন্ড আর রিসিভ তো দেখুন এরকম আসতে সেখানে ক্লিক করার পর তো এখানে বিটকয়েন দেওয়া থাকবে তো আমাদের কিন্তু বিটকয়েনে আমরা নিব না আমরা নিব হচ্ছে বিটকয়েন ক্যাশে পে উইথের এখানে তো আমরা কিন্তু সেন্ডও করব না আমরা করব রিসিভ তো রিসিভের উপর ক্লিক করব প্লাস এখানে বিটকয়েন না দিয়ে আমরা বিটকয়েন ক্যাশটা এখানে ক্যাশ লিখে সার্চ করলে কিন্তু পেয়ে যাবেন ক্যাশ তো এই দেখুন বিটকয়েন ক্যাশটা চলে আসছে তো আমরা এটার উপর ক্লিক করে দিব ক্লিক করে দিলে এখানে দেখুন যে একটা অ্যাড্রেস পাওয়া যাচ্ছে আমাদের তো এই অ্যাড্রেসটা আপনারা কপি করে নেবেন এখান থেকে নিয়ে ওখানে দিয়ে দেবেন তো আমি কয়েন বেসে নেব না কারণ আমার কয়েন বেসে একটা সমস্যা আছে কারণ এই দেখেন আমি যদি এখানে ক্লিক করি তাহলে আমার অ্যাকাউন্টটা রিস্ট্রিক্টেড হয়ে আছে এখন তো আমি যেহেতু কয়েন দিতে পারতেছি না তো আমি আরেকটা ওয়েলেট থেকে করব তো এটা হচ্ছে একজুডাস থেকে তো আমি এখান থেকে ওই সেম যে কোনো জায়গা থেকে আপনি বিটকয়েন ক্যাশের যে অ্যাড্রেসটা সেটি নিয়ে আসবেন তো আমরা রিসিভ করব রিসিভের জন্য আমি এটা নিলাম এরপর কপি করলাম অ্যাড্রেসটা কপি করে আমরা এখানে এসে জাস্ট এখানে ক্লিক করার পর এই যে পার্স নামের যে অপশনটা আছে এখানে যে পার্স নামের অপশনটা আছে এখানে আমরা ওটা পেস্ট করে দিব তো তারপর সেভ ওয়ালেটে ক্লিক করে দিব তো দেখুন এখানে বলতেছে যে আমরা যদি চেঞ্জ আমি যেহেতু চেঞ্জ করতে চাচ্ছি তো তাই বলতেছে যে মানে জিমেলে একটা ইমেল পাঠাইছে তো এই ইমেলটা আমাদেরকে কনফার্ম করতে হবে তো আমি চলে যাচ্ছি আমার জিমেইলে এখানে ক্লিক করব যে যে ভেরিফিকেশন লিঙ্ক এটাতে ক্লিক করে দিলে কিন্তু আমাদের যে অ্যাকাউন্টের যে অ্যাড্রেসটা পরিবর্তন করলাম সেই অ্যাড্রেসটা কিন্তু চলে আসবে ওখানে তো এটা কনফার্ম হয়ে যাওয়ার পর আমরা আবার চলে যাব ওই ট্যাবেই তো আবার পে আউটে ক্লিক করব তো দেখুন এখানে কিন্তু এই অ্যাড্রেসটা এখানে আসবে এই যে নাম্বার হিসাবে এবার where bitcoin cash are available fund এটা দেখাচ্ছে তো আমরা এখান থেকে এখন সর্বনিম্নটা উইথড্র করে দেখব তো সর্বনিম্নটা যেহেতু উইথড্র করব তো সর্বনিম্ন হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ আর আমি সর্বনিম্নটা এজন্যই উইড্রো করতেছি যাতে করে আপনারা যদি পঁচিশ সেন্ট ইনকাম করা হয়ে গেলেই সেটা উইড্রো করতে পারেন এখানে তাদের জন্যই দেখাচ্ছি যারা মানে পঁচিশ সেন্ট হওয়ার সঙ্গে সঙ্গেই আপনারা টাকাটা উইড্রো করতে চাচ্ছেন মানে পঁচিশ টাকা হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা টাকাটা বের করে নিতে চাচ্ছেন তো এখানে পঁচিশ সেন্ট দেওয়ার পর আমি অর্ডারে ক্লিক করব তো অর্ডারে ক্লিক করলেই দেখবেন যে এখানে পে আউটের যে রিকোয়েস্ট এটা চলে আসছে এখানে যে twenty five cent bitcoin cash payment with যে এটা পেন্ডিং দেখাচ্ছে তো দেখুন কালকে আমি কিন্তু টোয়েন্টি ফাইভ সেন্ট আমি উইথড্র করছিলাম এখান থেকে এই যে দেখুন ডেট দেখাচ্ছে দুই হাজার একুশ বারো উনিশ তো এটা দেখুন দুই হাজার একুশ বারো উনিশ তো আমি উনিশ তারিখ কালকে ছিল আর আজকে বিশ তারিখ তো কালকে আমি পঁচিশ সেন্ট বের করছি আজকে পঁচিশ সেন্ট বের করতেছি তো দেখুন পেন্ডিং আছে কিছুক্ষণ পর এটি কিন্তু পেন্ডিংটা আর পেন্ডিং থাকবে না তখন এটি সাকসেস আসবে বা ডেট আসবে যে আপনার কয়েনে চলে গেছে আর দেখুন এই যে আমার অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টে কিন্তু বর্তমানে আমার কোনো ব্যালেন্স নাই জিরো বিসিএইচ দেখাচ্ছে এবং এখানেও জিরো ডলার দেখাচ্ছে তো বন্ধুরা দেখা যাক কতক্ষণ পর আমাদেরকে পেমেন্ট দেয় আমি পেজটিকে একবার রিফ্রেশ করলাম রিফ্রেশ করার পর দেখুন যে এখানে আমাদের যে পেমেন্টটি ছিল সেটি কিন্তু সফলভাবে কনফার্ম হয়ে গেছে বা সাকসেসফুলি আমাদেরকে দিয়ে দিছে তো দেখুন কটার সময় পে আউটের রিকোয়েস্ট করছিলাম দুই হাজার একুশ বারো বিশ এবং দেখো যে এখানে উনিশটা তেত্রিশ মিনিট দিছিলাম এরপর দেখো যে আমাদেরকে বারোটা পঁচিশ মিনিটে কিন্তু পেমেন্টটা সফল করছে তো বন্ধুরা আমরা কিন্তু সাড়ে সাতটার দিকে পেমেন্ট রিকোয়েস্ট করছিলাম এবং বারোটা পঁচিশ মিনিটে কিন্তু আমাদের পেমেন্টটা সাকসেসফুল হয়েছে তো এর আগের যদি পেমেন্টটা দেখো তাহলে আমরা কিন্তু একুশটা সাতাইতে দিছিলাম পেমেন্ট রিকোয়েস্ট এবং একুশটা পঁয়ত্রিশ মানে প্রায় দশ মিনিটের পরেই কিন্তু আমরা পেমেন্টটা পেয়ে গেছিলাম দেখো যে মানে বেশিক্ষণ লাগে না পে আউটটা হতে পাঁচ ছয় ঘন্টার মধ্যে হয়ে যায় স্বাভাবিকভাবে যেমন এটা আমার এর আগেরটা কিন্তু দশ মিনিটও লাগে নাই এর পরেরটা কিন্তু একটু পাঁচ ঘন্টার মতো লাগছে তো এরকম বেশিক্ষণ টাইম লাগে না পে আউটটি হতে আর যেহেতু এখানে দেখাচ্ছে যে সফলভাবে আমাদের সাকসেসফুল হয়েছে তো আমরা দেখবো আসলে আমাদের কি সাকসেসফুল হয়েছে কিনা দেখো আমার ওয়ালেটে কিন্তু পঁচিশ সেন্ট চলে আসছে এখানে কিন্তু সব জিরো ছিল দেখো এখানে টোয়েন্টি ফাইভ সেন্ট চলে আসছে দেখো তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে যে আমাদের ওয়ালেটে কিন্তু পঁচিশ সেন্ট অ্যাড হয়ে গেছে তোমরা যদি চাও যে টু সাথে মাত্র পঁচিশ টাকা হলেই তোমরা ইনকামটা বের করে নিবা তাহলে এভাবে আসলে তোমরা বের করে নিতে পারো যেহেতু আমি কয়েন বিস বা বিটকয়েন ক্যাশে নিলাম এটা হচ্ছে ক্রিপ্টো ওয়ালেটে তোমরা যদি চাও বিকাশে নিবা সেটি কিভাবে নিবা সেটি সেই রিলেটেড ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে সেটিও দেখতে বলবে না তো আজকে পর্যন্তই দেখা হবে আরও নতুন একটি ভিডিওতে আর এইদিকে দেখো এইদিকে একটা ভিডিও আসতেছে সেটাও দেখে নিবা আর এখানে একটি প্লেলিস্ট আসতে সেটাও দেখে নিবা আর আমাদের চ্যানেল দুটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবা ধন্যবাদ সবাইকে এতক্ষণে আমাদের সঙ্গে থাকার জন্য